যদি গো তোমারে চাই না শিশু আমি যে সুখে তোমার চাই না শিশু আমি যে সুখে তোমার ভুলে যা আমি যে সুখে তোমায় ভুলে যাই চাই না শিশু আলম যে সুখে তোমায় ভুলে যাই শিশু আমি শিশুকে তোমার ভুল যাই চাই না শিশু আমি যিশুকে তোমার ভুল Thank you.

Mahoile, চাই না শিশু আমি যে শুধু তোমায় ভুলে যাই চাই না শিশু আমি যে শুধু তোমায় ভুলে যাই দুযোগ আমার ভুলি বাধা দুযোগ আমার তোমার চাই না শিশু আমি যিশু তোমার Thank you.